এত মামলা কেন আসছে বিকজ আপনি সমাজের সবচেয়ে বোকাশোকা বিসিএস ছেলেটাকে দিয়ে জাজ বানাইছেন বিসিএস অফিসার হয় কারা ক্লাসের সবচেয়ে ভদ্র অপদার্থ অসামাজিক এবং স্বার্থপর ছেলেটা হলো বিসিএস অফিসার হয় ওরা কি নুরের মতো রক্ত দিতে যায় ওর ক্লাসমেটরা বিসিএস অফিসার হয়ে গেছে না আমাদের বন্ধু বান্ধবগুলো হয়েছে না সবচেয়ে অপদার্থ ছেলেটা হলে বিসিএস অফিসার হয় এই অপদার্থ ছেলেটা যখন কোনো অভিজ্ঞতা ছাড়া গিয়ে এজলাসে বসে ও কি বিচার করবে ওর দিন দুনিয়া জীবন জগৎ আইন কোনো কিছুর অভিজ্ঞতা নাই মোস্ট অফ দ্য বিসিএস জাজেস had never gone to the court for a day even during the study যারা বিসিএস জাজ হয়ে জিজ্ঞেস করেন ও অনার্সে জীবনে কোনোদিন কোর্টে যায় নাই ও প্রথম দুই বছর প্রেম করছে থার্ড ইয়ারে ওঠার পর বুঝতে পারছে যে ফেসবুক অ্যানফ না এখন বিসিএসের জন্য পড়াশোনা শুরু করতে হবে ওই পরের দুই বছর শুধু পড়াশোনাই করছে তো ওকে যদি আপনি ফার্স্ট অনার্স পাস করছে ইজলাসে বসাই দিলেন ও তো আগামাথায় কুল কিনারা করতে পারবে না তো ওর প্রত্যেকটা ডিসিশন অ্যাপিলেবল ডিসিশন হবে কোনো ডিসিশনে ভুল করবে প্রসিজিওরাল মিস্টেক করবে এবং এইটার অ্যাগেনস্টে অ্যাপিল করতেই হবে to correct the decision so এই জন্য আমরা দেখেছি ইংল্যান্ডের কথা আমি জানি যেহেতু আমি ওখানে সাড়ে এগারো বছর প্র্যাকটিস করেছি ইংল্যান্ডে আপনি পাঁচ বছরের মিনিমাম ন্যূনতম প্র্যাকটিস এক্সপিরিয়েন্স ছাড়া জাজ হতে পারবেন না এই জন্য আমাদের জুডিশিয়াল প্রসেসে অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ করতে হবে এ বিসিএস বাদ দিয়ে দিতে হবে five years minimum practice experience লাগবে only then you can apply to become a জাজ of the lower judiciary what is the crux of it crux হচ্ছে আপনি জুডিশিয়ারির সমালোচনা করতে পারবেন কি না করলে অবমাননা হবে কি না আপনাকে মিথ্যা মামলার আসামি হতে হবে কি না কোয়েশ্চেন হচ্ছে নো আমেরিকান সুপ্রিম কোর্টের ডিসিশনকে জো বাইডেন পর্যন্ত বলেছে যে we fundamentally disagree with the decision of the supreme court এবং we shall put forward a new amendment bill to the Congress to overturn the decision পরিষ্কার বলে দিয়েছে এই সিদ্ধান্তের সাথে আমরা একমত না এবং আমরা কংগ্রেসে নতুন বিল দিব যেন মেয়েরা তাদের অ্যাবর্ষণ কন্টিনিউ করতে পারে তাহলে মধ্যা কথা হচ্ছে যে বিচার বিভাগ কোন পথে এই ডিসকাশনটা বাংলাদেশে কত সেন্সিটিভ হয়ে গেছে যে সেই ডিসকাশনটা করতে গেলে আপনাকে ব্যাক অফ মাইন্ড চিন্তা করতে হচ্ছে আমার বিরুদ্ধে মামলা হচ্ছে কিনা আমাকে ধরে নিয়ে যাবে কিনা আমাকে ডিজিএফআই খুঁজতেছি কিনা আমাকে এনএসআই খুঁজতেছে কিনা আমার বিরুদ্ধে এইটা সেটা হবে কিনা আমার বিরুদ্ধে একটা পত্রিকা একটা ফলস রিপোর্ট করবে কিনা প্রশ্ন হচ্ছে অবমাননার এই কোশ্চেনগুলো আমাদের রিজলভ করতে হবে এটা হচ্ছে অপরিপক্কতার কোশ্চেন এটা ম্যাচিওর জুডিশিয়ারি কখনো জুডিশিয়ারির সমালোচনা করবার কারণে কাউকে অ্যারেস্ট অথবা হ্যারাসমেন্ট করে না আমাদের থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন মামলা আছে এখন তেত্রিশ চৌত্রিশ লক্ষ মামলা আছে হাইকোর্ট অ্যাপেলেট ডিভিশন মেলায় কীভাবে রিজলভ করবেন আমি হিসাব করে দেখেছি perhaps the high court practitioners may add to it যদি আজ থেকে এখন পর্যন্ত কোনো মামলা রুজু না হয় যে প্রসেসে যে গতিতে মামলা চলছে এই মামলা রিজলভ করতে আগামী তিরিশ থেকে চল্লিশ বছর লাগবে যদি আজ থেকে হাইকোর্টে অ্যাপেলেট ডিভিশনে নতুন করে মামলা না হয় তাহলে আপনি এটা কীভাবে রিজলভ করবেন পদ্ধতি আছে এই যে আর্গুমেন্টেটিভ লিটিগেশনের যে প্রসেসে আমরা যাই পক্ষ বিপক্ষ করে এই পক্ষ বিপক্ষ বাদ দিতে হবে আমাদেরকে রিজলভ করার জায়গায় যাইতে হবে জেতা হার জেতার যে প্রসেসে বাংলাদেশে অথবা ব্রিটিশ কলোনিয়াল সিস্টেমে আমরা মোকদ্দমা করি মামলা করি এই প্রসেসটা কারেক্ট প্রসেস না এটা একটা ভুল প্রসেস এভাবে মামলার সমাধান হয় না আমরা যারা গ্রামে ছেলে গ্রামে বড় হয়েছি আপনারা হয়তো অনেক গ্রামে বড় হয়েছেন সালিসির সাথে পরিচিত আপনারা সবাই সালিসি কি করে দুই পক্ষের কথা শোনে না প্রশ্ন করে সাক্ষী নেয় ডকুমেন্টেশন দেখে দেখে সে কি করে বিষয়টাকে রিজলভ করে সেটেল করে বলে না যে অমুকে বিজয়ী হয়েছে অমুকে হেরে গেছে কারণ যখনই জেতা এবং পরাজয়ের কোশ্চেন আসবে তখনই আপিলের কোশ্চেন আসবে বুঝতে পারছেন যখনই আমি মামলা হেরে যাব তখন আমি কি করব। আমি আপিল করব। আমি ফার্দার কোর্টে যাব। মানে টেন্ডেন্সিটা হচ্ছে যে আমি মনে প্রিমিয়ার লিগ খেলতে আসছি আজকে ম্যানচেস্টারের কাছে হেরে গেছি আচ্ছা ঠিক আছে তো নেক্সট টাইম লিভারপুলকে দেখাই দেবো জুভেন্টাসকে দেখাই দেবো দেখাইতে না পারলে প্লেয়ার বেচা কিনা করবো প্লেয়ার বেচা কেনা করতে না পারলে ওর বিরুদ্ধে ব্যাংক্রাফসির মামলা করব। না করতে পারলে আব্রাহমিজ যে রাশিয়ার পুটিনের সাথে সম্পর্ক আছে সেইটা দিয়ে ওর ক্লাব বেচতে বাধ্য করব। এই জায়গাতে চলে গেছি আমাদের ডিসপিউট রেজলিউশনে যেতে হবে এবং সেইটা সম্ভব আমাদের পাইলটিং করে মামলাগুলোকে যদি আপনি উপজেলাতে পাঠিয়ে দেন জেলা পরিষদে পাঠিয়ে দেন এবং প্রচুর রিটায়ার্ড জাজেস আছে আপনি যদি একটা রিটায়ার্ড জাজকে কয়জন আমির এবং পুলিশ সদস্য দিয়ে শুধু পাঁচশো মামলা দিয়ে দেন যে আপনি এই জমি জমার মামলাগুলো রিজলভ করে ফেলেন একটা মামলা রিজলভ করতে কদিন লাগবে একটা জমি জমার মামলার সমস্যাটা কি মামলার মানে মালিকানার প্রশ্ন তাই তো তো জরিপের কাগজপত্র দেখে আপনি মাটিতে বসে সমাধান করা সহজ না সুপ্রিম কোর্টে বসে সমাধান করা সহজ জমিতে বসে সমাধান করা সহজ দুই মিনিটে মিনিটে মামলা শেষ হয়ে যাবে এক একটা এই রিজলভ করার প্রসেসে আমাদেরকে যাইতে হবে আদারওয়াইজ এই litigation process simply dysfunctional second হচ্ছে রেজলিউশন হচ্ছে আপনার judicial appointment total digital management দরকার <clears throat> আমরা মনে আছে হিয়ারিং পর্যন্ত ইংল্যান্ডে আমি এখান থেকে এখনও ইংল্যান্ডে হিয়ারিং করি মাঝে মধ্যে সকল ডকুমেন্টেশন আমাকে পাঠিয়ে দিচ্ছে আমাকে জুমের লিঙ্ক দিয়ে দিচ্ছে আমার সাথে ক্লার্ক যোগাযোগ করতেছে আমি এখানে বসে হিয়ারিং করতেছি তাহলে আপনি বাংলাদেশে বসে করতে পারছেন না কেন বেঞ্চের একজন অসুস্থ পুরো বেঞ্চ সাসপেন্ড হয়ে গেছে আর একটা বেঞ্চ চলতেছে না তাহলে আপনি বেঞ্চ কীভাবে রিকভার করবেন আপনার একটা মেথড থাকতে হবে না তো আমাদের আসছি আমার এই মামলাটা চালানোর অনুমতি দেন জাজ বিচার করবে না অনুমতিপত্র ইস্যু করবে যাদের কাজ কি তো ওই জাজ আধা দিন শুধু অনুমতিপত্র ইস্যু করে হ্যাঁ মামলা চলবে মামলা চলবে ঠিক আছে আল্লাহ বাসা যান শুরু করেন হ্যাঁ কোন বেঞ্চে এরপরে আইটেম বাজার অদ্ভুত দেশ মামলা রুজু করার জন্য তো আলাদা অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে সেখানে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ডিল করার জন্য একজন জাজকে অ্যাপয়েন্ট করেন who will be in charge of the administration of the judiciary সে তার কোর্টে গেলে কেন মামলা রুজু করতে হবে আর একটা ফালতু জিনিস দেখেন সবচেয়ে বিজি কোর্ট হচ্ছে হাইকোর্টে বেইল কোর্ট বেইলের সাথে হাইকোর্টের কি সম্পর্ক এটা হচ্ছে অ্যাপিল কোর্ট যে মামলার অন্য কোথাও শুনানি হয় নাই এমন কোনো মামলা হাইকোর্টে আসবে না এটাই তো অ্যাপিল কোর্টের বৈশিষ্ট্য সেখানে আপনি মামলা রুজু করা থেকে শুরু করে জামিনের মতো একদম নিচু প্রকৃতির সমস্যা ফার্স্ট ইনস্টেন্স কোর্ট যেটা করবে সেটা তারা এখানে করছে সো অল টুগেদার আমরা মনে করছি দিন শেষে we need a political will to change it executive interference যদি বন্ধ না হয় কোনো reform proposition would not work